প্রথমে আমরা যদি দেখি he contemplated marrying his cousin here marrying is a কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল যেটা নাকি বার প্লাস ইনফিনিটিভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এই বাংলার অর্থটা হচ্ছে এরকম যে হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিং সে তার চাচাত বোনকে বিয়ে করার সিদ্ধান্ত নিল বা পরিকল্পনা করলো বা ভাবলো তো এখানে কন্টেম্পলেটেড সব ভার্বটা এরপরে কি আসছে ভার্ব প্লাস আইএনজি আমরা বলতে পারি যে একটা ভার্ব যদি থাকে মেন ভার্ব সেটার পরে যদি আবার ভাবলেস ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটা হয়ে যায় কি জেরান্ট এখন দেখুন জেরান্ট কিভাবে হলো সেটা আমরা আবারও দেখতে পারি যে যদি মেন ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাওয়া যায় তবে সেইটা হবে কি বাক্যের অবজেক্ট এবং অবজেক্টের স্থানে যদি ভা প্লাস আইনজি থাকে তবে সেটা হচ্ছে কি একটা নাউন প্রাইস এবং নাউনের মতো কাজ করছে বাক্যে বিদায় এটা হচ্ছে জেরা দেখুন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে দেখুন এখানে হি কন্টেপ্লেটেড মেরিং হেজ খাজিং তার সে তার চাচাতো বোনকে বিয়ে করার সিদ্ধান্ত নিল সে কী সিদ্ধান্ত নিল তার চাচাতো বোনকে বিয়ে করা তো এখানে আমরা পাইতেছি কি দিয়ে প্রশ্ন করি আবার কাকি দিয়ে কাকি দিয়ে প্রশ্ন করলে আমরা পাই কাকি বিয়ে করার সিদ্ধান্ত নিল তার শাহসাদ বোনকে দ্যাটস হয় এটা হচ্ছে বাপলা প্লাস যুক্ত সেটা হচ্ছে কি জেরান্ট এটা হচ্ছে তম বিসি এসে আসছিল সো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে জেরান্ট অন্যদিকে আমরা দেখি লোকেট দ্য ফ্লাইং বার্ড উড়ন্ত পাখিটির দিকে থাকাও তো এখানে ফ্লাইং শব্দটা কি ফ্লাইং শব্দটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল কেন দেখুন এখানে আর্টিকেল প্লাস নাউন আছে একটা হচ্ছে কি আর্টিকেল একটা হচ্ছে নাউন আছে বিদায় মাঝখানে ভার প্লাস আইনজি যুক্তটা হচ্ছে কি একটা পার্টিসিপন এবং এখানে দেখুন একটা চলমান অবস্থা নির্দেশ করতেছে যে আমি একটা কথা বলে রাখি নাউন এবং অ্যাকজেটিভ সবসময় নির্দেশ করবে বা জেরান এবং পার্টিসিপল সবসময় নির্দেশ করবে জেরান সবসময় স্থির অবস্থা নির্দেশ করবে অন্যদিকে পার্টিসিপল সবসময় চলন্ত অবস্থা নির্দেশ করবে দেখুন লোকেট দ্য ফ্লাইং বার্ড উড়ন্ত পাখিটির দিকে তাকাও তো এখানে উড়ন্ত দেখুন এখানে চলমান বুঝাইতেছে দ্যাটস হয় ফ্লাইং শব্দটা হচ্ছে participle here flying is a participle তো এখানে পার্টিসিপল হবে এটা এরপরে দেখুন the old man was tired of walking দেখুন old old man of tired of walking লোকটি হাট থেকে ক্লান্ত হয়ে গেছে হেঁটে ক্লান্ত হয়ে গেছে গেছিল এখানে অফ শব্দটা হচ্ছে কি প্রি পজিশন দ্যাটস হয় এখানে ওয়াকিং শব্দটা হচ্ছে কি আমরা বলে দিতে পারি জেরান যেটা একচল্লিশতম বিসিএসে আসছিল দেখুন জেরান্ট কোথায় আছে সেটা হচ্ছে কি জেরান্ট আবার দেখুন লস্ট অপরচুনিটি নেভার রিটার্ন একটা হারানোর সুযোগ কখনো ফিরে আসে না তো এখানে লস্ট শব্দটা কি gerund verbal noun gerundial infinitive নাকি পার্টিসিপল দেখুন একটা হারানো সুযোগ তো এটা হচ্ছে কি আমরা বলতে পারি যে আর্টিকেল নাউনের মাঝে আছে সেটা হচ্ছে কি পার্টিসিপল নিঃসন্দেহে এটা কি পার্টিসিপল হারানোর সুযোগ এরপর দেখুন retired officer lives next door একটা একজন কি রিটায়ার্ড কিছু অবসর অবসরকৃত অফিসার কি কোথায় থাকে পরের ঘরে থাকে পরের রুমটাতে থাকে তো এখানে হিয়ার রিটায়ার্ড এই রিটায়ার্ড শব্দটা কি এই রিটায়ার্ড শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল দেখুন এখানে কোথাও আছে পার্টিসিপল যদি পাস্ট পার্টিসিপল উল্লেখ থাকে তাহলে সেখানে ফার্স্ট পার্টিসিপল দিতে হবে যেটা আটত্রিশতম বিসিএসে আসছিল এরপরে দেখুন reading is an excellent habit পড়া একটি কি চমৎকার অভ্যাস তো এখানে শব্দটা কি ভার্বাল নাউন পার্টিসিপল সিরান নাকি পার্টিসিপল ভার্ব তো দেখুন এটা নম্বর সিএস আসছিল রিডিংটা হচ্ছে এখানে সাবজেক্টের স্থানে বসছে এবং বার প্লাস আইনজি যেটা নাউনের মতো কাজ করতেছে দ্যাটস এখানে এটা হচ্ছে রিডিংটা শব্দটা হচ্ছে কি জেরা তো দেখুন এখানে এটা হচ্ছে জেরা এরপরে দেখুন আরও কিছু উদাহরণ এখানে লেখা আছে এডুকেশন ইজ এনলাইটিং শিক্ষা কি আলোকিত তো এখানে এনলাইটিং শব্দটা কি জেরান পার্টিসিপল ফাইনাইট ভার্ব না ইনফিনিটিভ তো দেখুন এখানে শিক্ষা কীরকম আলোকিত কেমন তারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় অবজেক্ট পাওয়া যায় তবে সেটা কি পার্টিসিপল এবং এখানে ভার প্লাস আইনজি যুক্ত এবং সেটা কি অবজেক্ট স্থানে বসেছে দেখ এখানে কি এটা এনলাইটিং আলোকিত এটা হচ্ছে কি পার্টিসিপল এরপরে দেখুন rolling stone gather no moss here rolling এই যে বাক্যটা এখানে রোলিং শব্দটা রোলিং হচ্ছে কি ঘূর্ণমান একটা ঘূর্ণমান পাথর গ্যাদার্স নো মস্ট কখনো এক জায়গায় থাকে না এখানে বুঝাইতেছে এটা তো এখানে দেখুন এখানে এক জায়গায় একটা আর্টিকেল আছে আর ডিটারমিন আছে এরপর হচ্ছে কি একটা নাউন আছে নাউন আর আর্টিকেল এর মাঝে কি বসেছে বাপলা সাইন্সে যুক্ত পার্টিসিপল পার্টিসিপল বসেছে দেখুন এটা এগারোতম বিশেষ সহ অনেক চাকরি পরীক্ষা আসছিল রোলিং শব্দ এটা এই রোলিং দিয়ে তো এটা হচ্ছে কি পার্টিসিপল এরপরে দেখুন participle working in the morning is good for health working সকালে কাজ করা কি স্বাস্থ্যের জন্য ভালো তো এখানে সাবজেক্টের স্থানে বসছে এবং বা প্লাস আইনজি দ্যাটস এটা কি জেরান্ট দেখুন এখানে জেরান্ট কোথাও আছে এখানে হচ্ছে জেরান্ট আচ্ছা এরপরের দিকে আমরা dancing is a good exercise নাচা একটি ভালো ব্যায়াম তো এখানে নাচা সাবজেক্টে শুরুতে বসেছে এবং কি বা প্লাস আইএনজি যুক্ত নাউনের কাজ করছে নাচ একটি ভালো ব্যায়াম কি একটা ভালো ব্যায়াম নাচ একটি ভালো ব্যায়াম তো এখানে হচ্ছে কি এটা জেরান্ট দেখুন এখানে জেরান্ট কোথায় আসছে এটা জেরান্ট এরপরে দেখো যেটা ষোলোতম নিবন্ধ এবং দু হাজার একুশ সালে আসছিল কলেজ সমপর্যায়ে এরপরে দেখুন the boy came to me crying ছেলেটি আমার কাছে আসছিল কীভাবে খাটতে কাঁদতে হুম খাটতে কাঁদতে আসছিল একটা অবস্থা নির্দেশ করতেছে দ্যাটস সাইড একটা কি পার্টিসিপল আমরা বলতে পারি পার্টিসিপল তো এটা হচ্ছে কি পার্টিসিপল সো ভিউয়ার্স আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মাল্টি পাঠশালা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন এবং এরপরে ইনশাল্লাহ আরও ক্লাস দিয়ে থাকবো সেটা হচ্ছে কি দেখুন এখানে জেরান এবং পার্টিসিপল দিয়েছে এরপরে ভার্ভাল নাউন দিয়ে ক্লাস দেবো খুবই চমৎকার এবং প্রিপোজিশন এবং ইনফিনিটিভ হ্যাঁ প্রিপোজিশন কিন্তু তেতাল্লিশ চুয়াল্লিশতম বিসিএস আসছিলো তো আশা করি সেটা দিয়ে খুবই উপকৃত হবেন আপনারা এবং আশা করি আমার ক্লাসটিকে ভালো লেগেছে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম